আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন উই আর অলসো ফাইন দেখেন একটা জিনিস ব্যাপার যে চুল ছোট থাকলে আমার মতো চুল বড় থাকলে ওর মতো ওরে রে বাচ্চা যখনই লাইভে আসে তখন একটা স্যাভেজ সানগ্লাস লাগাই দেয় টেকনিক এখন কে হ্যাঁ, আসছে সুইম নাকি hi hi hi from we are hi from Mohammadpur Dhaka from তিনতলা ফ্রম রুম আসো দরজাটা ভালো করে লাগাচ্ছি হ্যালো হাই ভাইয়া হাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এন্ড লাস্ট ভিডিওটা কারা কারা দেখেন নাই এই guy have a seat have a seat have a seat have a seat এখানে বাড়ি খেলাম মোবাইলটা ফালাবি তুই এদিক দিয়ে কেন এদিক দিয়ে যা তুই এই এত ক্রিটিক্যাল কেন এত ফর্মালিটি দিতে হবে এত ক্রিটিক্যাল কেন তুমি মানে বাঙালি বইতে বলে শুতে চাই তো কুলে হয়ে যাবে হ্যাঁ তুমি এটা ভাঙিয়ে গেছে হ্যাভ সিট বলছি হ্যাভ সিট তুমি এটা গেছে কোন ঠিক আছে না না আমি একটা পাইছিলাম আমি কোন ঠিক আছে গেছে ও লাগতেছে সেভেজ লাগাইছি কেন আমরা সেভেজ না আমি সেভেজ কারণ আমরা আরে জান পাখিটা মাগো আমার বলছে তরে কইছে আমার বলছে আরে ভাই মিঙ্গেল তরে কইছে জান পাখিটা তোর বউ তোর বউ লাইভ দেখো কি করে লাভ ইউ তোর বউ পাড়াইছে সত্যি কথা চিল্লাতেছে কি জানো সুইম রে সাবধান সুইম রে সাবধান করো ঠিক আছে love from Chittagong thank you four point six K people are watching এই চশমাটা না রিফ্লেক্ট করতেছে এখন ভালো লাগতেছে না যাচ্ছি ক্যাপশন ক্রিয়েটার এই সুইম ওকে ওকে আমরা এখন মানে ভাই বাসায় আমরা এখন আমরা এখন আমার বাসায় তিনতলা রুমের মধ্যে চিলিং করতেছি love from Gazipur thank you thank you everyone so আজকের ভিডিওটা সবার কেমন লাগছে গাইস একটু জানাবেন আমাদেরকে আমার পার্সোনালি ভালো লাগছে খুব তোর পার্সোনালি ভালো লাগছে কারণ তুই একটা একটা করে পিজ্জা খাইছস তুই একটা একটা করে পিজ্জা খাইছস আর তোর পার্সোনালি ভালো লাগছে তুই একটা সানগ্লাস পাইছস আমার পার্সোনালি সবচেয়ে বেশি খারাপ লাগছে যে আমি অনেকগুলো টাকা গেছে 1000 টাকা তো পাইছো এক হাজার টাকা পাইলে কি হইব একটা সানগ্লাসের দাম দুইটা সানগ্লাসের দাম কত আর পঞ্চাশ হাজার টাকা লগে ফ্রি তার উপর তো পিজা আচ্ছা, দর্শকদের কাছে আমি আচ্ছা হ্যাঁ। আপনারা এটা মীমাংসা করেন যে ফার্স্ট হয়েছে এর হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর যে দুজন সেকেন্ড দিছে এদের দুজনকে দুইটা সানগ্লাস দিছে লাভ ফ্রম মোহাম্মদপুর ভাঙা হ্যাঁ থাকবে আমি ভেঙে তুই পর love you from Comilla love আচ্ছা, ফ্রম uh, মেহেরপুর কি রে এটা তো বড় হইলো কেমনি আই রে এটাতে পুরো স্যাভেজ স্যাভেজ লাগে রে হ্যাঁ। কিন্তু আমি তো অ্যাভারেজ খাই এসে কোকা কোলা মাটি সামা ফ্রম ওয়েস্ট বেঙ্গল আহমেদ কাকন দোয়া চাই দোয়া চাই কেন কিসে পরীক্ষা দিছিস তুই যে দোয়া চাইতেছস আমরা তো বাইক উড়াই তুই তো প্লেন উড়াস love from Dubai love from Mohammadpur আমরা Mohammadpur Munshiganj I love you R S brothers thank you thank you love from Lakshmipur Narayanganj Narayanganj যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ভালোবাসা এন্ড দোয়া যে হ্যাঁ, আমাদেরকে শুভেচ্ছা নাকি দিব <laughs> সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক কাছে ভালোবাসা দিবস হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, মানে ভাই ব্রাদার আছে কি বুঝলেন না এই যে ভাই ব্রাদার গুলো কমেন্ট করতেছে এরা হচ্ছে আমাদের ভালোবাসা আমাদের কোন গার্লফ্রেন্ড নাই না আছে ওয়াইফ না আছে কেউ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রাইট রাইট চিরকুমার সংগঠন <laughs> সংগঠন হাজার টাকা ভাতার জন্য অ্যাপ্লাই করবো আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ ওইটা দিয়ে আমাদের হ্যাঁ বেটা হ্যাঁ হাজার টাকা করে সংগঠন কার চিরকুমার তাদেরকে দেয় ভাই তো অফিসিয়ালি <laughs> আর ধন্যবাদ সবাইকে যে আমাদের অলরেডি এগারো lakh fifty six thousand subscribers হয়ে গেছে অ্যান্ড আমাদের আর মাত্র ফর্টি ফোর থাউজেন্ড সাবস্ক্রাইবার্স লাগে টুয়েলভ কে মানে না না টুয়েলভ কে না বারো লাখ বারো লাখ মানে ওয়ান পয়েন্ট টু বারো মানে হাজার এটা একটা ভালো হতা হ্যাঁ হতা না এটা একটা ভালো গুণ যে বড় কিছু শুরু করে দেখো সমস্যা নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ সমস্যা নেই অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট থ্যাংক ইউ নিজে নিজে থ্যাংক ইউ পরশু রেজাল্ট দিবে প্লাস পাইলে যা চাইবেন সবাইকে গিফট করবো রোলেক্স আচ্ছা তুই ফার্স্ট মডেল নাই দিস দুই লাখ টাকা থেকে start Rolex I need Rolex ভাই আমার একটা গার্লফ্রেন্ড দিও ভাই ও না না কাকো কাকনে দিব কাকো নে ও আচ্ছা আমি চুরি করব সংকট কোন লাগবে না গার্লফ্রেন্ড বলে যাই <laughs> আর হবে না ওলা ফ্রম ময়মন সিং তো আপনারা হয়তো গেস করতে পারতেছেন যে আমরা কোন জেলায় যে একটা ব্লগ করতেছি এন্ড ইনশাআল্লাহ সুন্দর করে সুন্দর করে করার চেষ্টা করব আমরা ব্লগটা no spoiler no spoiler spoiler দেওয়া যাবে আমি তো ভুলে গেছিলাম তুই তো ভুলেই গেছিলে না অ্যান্ড um, আমরা যেহেতু ব্লগে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে ব্লগ করে আসতে পারি নোয়াখালী লক্ষ্মীপুর অ্যান্ড আমাদের স্ক্রিপ্ট অলরেডি রেডি যদিও এটা রিপ্রেজেন্ট ব্লগ অ্যান্ড আমরা জানাবো পরে এখন না ব্লগ আসলে জানতে পারবেন ব্লগ আসলে জানতে পারবেন বাট আজকের ভিডিওর পরে নেক্সট ভিডিওটা যেটা আমি লাস্ট লাইফে কথা দিয়েছিলাম আপনাদের সবাইকে love from Panchagarh love from Barishal Shariatpur থেকে কেউ দেখতেছো না দেখছি ওই যে তো জিজ্ঞেস করো না কেন আমাদেরকে নেয় না কেন যাবে যাবে বিয়ে করছে এক বছর রয়েছে দাওয়াটা খাওয়াইতেছে না কেন বুঝতেছি না ব্যাপারটা নিজের বয়সে মনে বছর হয় না কি উল্টো ব্যাপারটা আমি বুঝতেছি না আমার তো ভালো না করেছে তুমি কম করেছে বিয়ে করা যায় হ্যাঁ। এর থেকে বেশি কম করেছে বিয়ে করে বিয়ে করে বিয়ে করে দেখাই দিছে আমি তো ভিডিও বানাই দেখাইলাম আর তো পুরো সাইলেন্ট একবারে আমরা হাব বাবু জানি না যেদিন ওর মানে বিয়ে হয় ওই দিন আমরা মামার ওই পারে যে রে ফোন দেখান সুইম তুই যদি কস আমরা নগদ গাড়িটা পার হয়ে পারে পড়বো কিন্তু সুইমে করলো কি না ভাই আইজেন আইজেন থাক থাক থাক থাক থাক দেখছেন সিন্ডিকেট না তুই এটাই কর তুই এটাই তুই সব সময় এটা করছ একটা পুরো বড় না বিয়ে হয়ে গেছে এরপর আমি জানি নাই অনেকদিন পরে শুনছি ব্যাপারটা love from Kishoreganj love from Mirpur এই মিরপুর তো আমার পাশেই পুরপুর মিরপুর তো মোহাম্মদপুর পুরপুর সুন্দরবন কি লিখছে সুন্দরবন জেনে গেছি না আমি কিছু জন্য সুন্দরবন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? এটা আপনার আইডিয়া করতে পারবেন না কল্পনার বাইরে মানে মানে মানে তুমি অনেক বড় ফ্যান্স কিন্তু তুমি যে এত বড় খারাপ জানতাম না ভাই রিপ্লাই না দিলে তোমার তিনটা বিয়ে হবে যাও আলহামদুলিল্লাহ <laughs> ভাই চারটা বলতেন ভাই কত এই বাটপারি বন্ধ কর ঠিক আছে এই বাটপারি বন্ধ কর love from Kishoreganj love from Sylhet আরে আমরা কি একটা ফাপড় মারছিলাম জীবনে ফাপড়টা মারছিলাম কি শুন আমি একটা ফাপড় মারছি ফাপড় মারছিলাম ফাপড়টা মারছিলাম যে তিন লাখ হইলে আমি নোয়াখালী যাবো হ্যাঁ। ঠিক আছে হ্যাঁ বারো লাখ হ্যাঁ। তারপর ফাপড় মারছে কি ওয়ান মিলিয়ন হইলে আমি সিলেট যাবো বারো লাখ তার আরো ফাপড় আছে রাজশাহী রিসেন্ট রাজশাহী তো আমি কিছুদিন আগে আসছি রাজশাহীতে বলছিলাম যা ওয়ান মিলিয়নে আমি আবার আসবো এখন বারো লাখ অলমোস্ট কিন্তু সবাই এলাকায় গেলেই বলে যে আবার আসবো না না না আমি একটা টার্গেট দিই আমি যখন বলে আসি যে আমি আবার যাব এই হ্যাঁ। আর কি সুইম কি করতেছিস তুই লাইভে হ্যাঁ? আচ্ছা, চুল লাল দেখা যায় না ইটস বার্গেন্ডি কোশ্চেন তুমি গুলো এখন বাস্তবে পরিণত করবো কেমনে আসলে যে আগের মতো যে আমাদের এনার্জি আপনারা বলতেন যে ফাইম ওয়াই অনেক বেশি current you know why so okay thank you thank you thank you মানে সিটের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে নিচে অনেক বেশি কারেন্ট অ্যান্ড এখন সেই কারেন্টটা দেখা যাচ্ছে না বা আমি দেখাতে পারতেছি না কেন যে পারতেছি না আমি বুঝতেছি না <laughs> যেটা হইছে ইরিডিয়াম ইউনো ইরিডিয়াম পুড়ে গেছে না এটারে কেরোসিন দিয়ে ধুলে ঠিক হয়ে যাবে আর কি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কেরোসিন না সরি অকটেন আরে আমারও মাথা খারাপ আসলে নাথিং ইটস বাইকের প্লাগ ইউনো এটা সে মানে প্লাগ মানে কারেন্ট বেশি দেয় এই কারেন্ট দেওয়ার জন্য আমি এটা রাখছি একটা আমার জি এক্স এর মধ্যে লাগাইছি আর আরেকটা আমার মধ্যে দিব আর কি কি সো সো জলদি স্পার্ক করবে এন্ড স্পার্ক করার সাথে আমরা আমরা আমাদের আগের মতো ভাইবস এর জেলা ব্লগগুলো করব আইএম ভাইয়ের কিছু হলে আগুন জ্বলবে ঘরে ঘরে এবার আমার কিসে রে <laughs> love from Barishal thank you love from লাইভের মধ্যে আইফোন শো অফ করা লাগবে না হ্যাঁ। আমি স্টোরি <laughs> হ্যাঁ, হ্যাঁ, আমার একটা আইফোন আছে অনেক কষ্ট করে কিনছিলাম এই ছোট্ট একটা আইফোন এটা এটা অনেক কষ্ট করে কিনছিলাম কিউট এটা আমি চালাই ছোট না আসলে এটা আমি কিনছিলাম হচ্ছে চার হাজার টাকা দিয়ে কিনছে তো এক লাখ টাকা দিয়ে তুই অনেক বড় রিচ ইউ আর রিচ কি বলতা সে বাইরা জুতো কে পাইছে হ্যাঁ জুতো কে পাইছে জুতো কে কিসের জিনিস লাইভের মধ্যে জুতুক নিয়ে জুতুক নিয়ে ভালো না I love you love you কারে বলতাছো ভাই তুই বাচ্চা তুই অনেক নেগেটিভ কি Narayanganj thank you thank you আমরা নারায়ণগঞ্জে ব্লগ করি নাই যদিও আমাদের খুব কাছে ঢাকা থেকে মনে করেন যে এক ঘন্টা লাগে যদি জ্যাম থাকে বা জ্যাম না থাকলে এক ঘন্টাও লাগে না নারায়ণগঞ্জের ব্লগটা আমরা করব সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিই আমাদের মনে হবে আরেকটা ইয়া বানানো দরকার লিস্ট বানানো দরকার আমরা কোন জায়গাগুলো মিসিং আছে ওগুলো আমাদের তো অনেক জায়গা মিসিং আছে আমরা এখনো মানে শেষ করতে পারি নাই আমি জেলায় গেছি ঠিক আছে বাট এতগুলা জেলায় আমি যাইনি মানে গেছি ব্লগ করিনি আর কি একটা ছেলে লিখছে বাচ্চাকে তার বোনের মতো লাগে দেখতে কি দিন এলো রে তুই দেখ না আমি কি ভুল বলছি নাকি চলে গেছে পরে ওই যে তুই সেভেজ গ্লাস পরছিস না জন্য কি ওরে ওরে ওরে বলছে আমার আরে হাই রে এই চুল এমনি বের চুলের জন্য বাসা চুল পিছলে ঢুকা মানে যে খেয়ে লেবে না হ্যাঁ, পরে সমস্যা পরে দেখবি স্ক্রিনশট মেরে তুই শেষ সমস্যা নাই এন্ড এন্ড প্লিজ আমার আমার তো ফেসবুক আইডি নাই বিগত এগারো দিন হয়ে গেছে উইদাউট ফেসবুক আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনাদের দোয়ান ভালোবাসায় ওদের ফেসবুক আছে ওদের দিন ভালো কি রে ভাই তোর দেখে একটা সানগ্লাস কিনতে কিনতে বের করিস কয়েকটা জেলায় যাবে কাদের সাথে দেখা করবে আর কি পার্সোনাল মিট আপ আমাদেরকে নিবে না ওগুলো কথা না বলি কথা না বলি লাইফে হ্যাঁ হ্যাঁ আপনারা জিজ্ঞেস করতে পারেন পার্সোনালি ভাইয়া oh. আমার বেবির নাম ওর নামটা নিয়ে কিছু বলেন আমরা মা মেয়ে আপনার ভিডিও দেখি thank you Israt Rahman Moumita Nishana hello ইনশাল্লাহ দেখা হবে যে জায়গায় আছেন হয়তো আমাদের আমাদের জার্নিটা সবসময় রাস্তায় হয় সবার সাথে রাস্তায় দেখা হয় বাট এখন আগের মতো একটু মানে ওপেনলি দৌড়াদৌড়ি করি না পলে পলে পলে থাকি হ্যাঁ। আর মুসাফির দেখা হবে বাট প্যারা নাই ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে অ্যান্ড একটা ব্লগ যেহেতু আসতেছে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো এই লাভ ফ্রম নড়িয়া শরীদপুর আমার এলাকা লাভ নাই তো শেখ আক্তার লাভ নাই নেনা মিঙ্গেল নেনা নেনা রে ভাই ভাই ভাইটা তো ছেলে love from Chittagong thank you thank you thank you so much so over করে হ্যাঁ। অনেকক্ষণ আজকে আমরা আড্ডা দিলাম চিল করলাম কোশ্চেন জিজ্ঞেস করেন না কাউকে কি কোশ্চেন মানে জিজ্ঞেস করেন যে আমাদের নেক্সট ব্লগ কি হতে পারে না এটা না অন্য কিছু কোশ্চেন করতে করো যে কেমন লাগলো আপনাদের গো নেক্সট ব্লগটা যে আরে আমাদের প্রিভিয়াস ব্লগটা যেটা গেছে পিজ্জার পিজ্জা চ্যালেঞ্জটা এটা হ্যাঁ অনেক মানুষ হয়তো Chakraborty seller from India hi India সিচুয়েশনটা খারাপ নাহলে ইন্ডিয়া বহুত আগে যেতাম সিচুয়েশনটা কারা কারা আছেন একটু হাত তুলেন ইন্ডিয়া আমার ইন্ডিয়া সাবস্ক্রাইবার্স আছে সবচেয়ে বেশি আসাম হ্যাঁ, আসাম আসাম কলকাতা হ্যাঁ, আসাম তো আমি ও ত্রিপুরাও আছে ত্রিপুরা ত্রিপুরাও আছে আমার পেজে মেসেজ আসে যে Tripura love from Tripura love from Tripura Tripura Assam and Kolkata and আসামের যে ল্যাঙ্গুয়েজটা হ্যাঁ কেমন যে হালকা বাংলা হিন্দি মানে মিক্স ব্যাপারটা আসাম বর্ডার হইছে আমাদের সিলেটের রাস্তা দিয়ে যেটা ওই পারে ওইটা হইছে আসাম ওরা মেবি আমাদের বাংলা বুঝে বুঝে মোটামুটি বুঝে প্রায় মোটামুটি বুঝে আমরা যেমন হিন্দি যেরকম বুঝি ওরা হ্যাঁ, বুঝে but to you guys and এত দূর মানে আরেক দেশ থেকে ব্লগ দেখেন ভিডিও দেখেন এটার জন্য অনেক বেশি ধন্যবাদ আর আমার বাড়ির সামনে কিন্তু ত্রিপুরা মানে ওই সাইডটা হয় ত্রিপুরা মানে কুমিল্লা বাড়ি আর কি কুমিল্লার কোনা দিয়ে love from Singapore thank you love from Mohammadpur আপনি যাচ্ছেন সিঙ্গাপুর আমরা থেকে আমরা থেকে মোহাম্মদপুর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ ব্লগ আসতেছে ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন আমাদের জন্য এই দুলাভাই ভাই নাকি লিখছে লাভ ফ্রম তুই আসলে তুই ননসেন্স ডিস্টার্ব তরেই কইছে আমার শরীরপুরের অনেক কইছে তরেই কইছে হ্যাঁ মানে বাচ্চা তোরে তোর লগে তোর খোঁচা মারি না এটা কিচ্ছু তোর তো তোর কষ্ট হয় না মানে আমি আন্টিকে হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। রিকোয়েস্ট করতেছি বাদশার সরাইলে সরাইলে ওর বাড়িতে যাবেন আন্টির কাছে যাবেন যে বলবেন কি যেই যাবেন বাদশাহ বাড়ি সরাইলে সব জায়গায় গেলে চিনে যাবেন ইউনিয়নটা বল পাগল বললেই হবে বাদশাহ পাগল বাদশাহ পাগল বড় বড় চুল আছে আন্টি ওনারা যে বলবেন কি বিয়ে দিয়ে দেন ওরা মরে যে বলবেন কি বিয়ে দিয়ে দেন বিয়ে দেন সমস্যা নেই আর ওর একটা বড় ভাই আছে বলবেন কি ওনারা কি দিয়ে দেন তাও নেই আমার বাইরটা আগে দিলে এরপর আমার রাস্তা ক্লিয়ার মানে বড় আগে বিয়ে করলে তো পরে আবার ফর্মালিটি আর it matter matter you know আমার এই ভাইয়ের সিঙ্গেল আপনারা যদি চান হ্যাঁ, তাহলে পাম্পটি মারছে পাম্পটি মার আমার এই ভাইয়ের সিঙ্গেল আগে আপনারা এই ভাইয়ের জন্য একটা বউ দেখেন সুন্দর দেখে হ্যাঁ আমরা একটু পরে হ্যাঁ। মনে হচ্ছে ভাইয়ের জন্য বহুত দেখেন ভাই অনেক সিঙ্গেল অনেক লাজুক আচ্ছা, উনি যদি বিয়ে করে তারপর হচ্ছে আমরা সিরিয়ালটা আসবো ঠিক আছে thanks for watching this life love না লাইফ লাইভ আল্লাহ হাফেজ সবাই সব উল্টা পাল্টা কথা কই দিছে না <laughs> আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য ওই যে ব্লগ আসতেছে ঘুমাই যান এখন টাটা